আমার দলের এত কাজ আমরা করেছি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনারা বলেন আমার কি আছে আমি কোনো বিয়ে শাদিতে যাই না কোনো উৎসবে যাই না আমি